আসসালামু আলাইকুম আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সৌতি দাস সামাজিক বনায়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি দূরদর্শী পরিকল্পনা উল্লেখ করে আশেকুল্লা রফিক এমপি বলেছেন দেশের পরিবেশ রক্ষায় বনায়নের বিকল্প নেই শনিবার দুপুরে উপজেলার কালার মারছড়ায় সামাজিক বনায়নের অংশীদারের মাঝে দলিল ও চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন সামাজিক বনায়ন কমিটির সভাপতি মাস্টার সিদ্দিক আহমেদের সভাপতিত্বে এতে উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন সরকারি বন সংরক্ষক কক্সবাজার মোহাম্মদ আব্দুল কালাম আজাদ মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা শাহ ওমরাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ খালেদ নওশাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জাফর আলম এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন উখিয়ায় জাহাঙ্গীর কবি চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শেষ হয়েছে রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবি চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী এ সময় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ রাজাপালং ইউনিয়ন পরিষদের প্যানেলের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় চকরিয়ায় বিজিবির বাস লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত আরও দুইজনের মৃত্যু হয়েছে এতে করে দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচ এ ঘটনায় আহত তিনজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ শনিবার সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং কলাতলি জিলানি পুকুরপাড় এলাকায় ঘটনাটি ঘটে চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক ইমন চৌধুরী জানান আবেদনের প্রেক্ষিতে নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে উখিয়ার পালংখানি এলাকায় অভিযান চালিয়ে তিরিশ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব পনেরো আটক মাদক কারবারি উপজেলার পালংখালীর নলবনিয়ায় জাকির হোসেনের পুত্র আব্দুর শুক্কুর গতকাল উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী র্যাব পনেরো সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে তিনি জানান শুক্রবার পালংখালী ইউনিয়নের বালুখালী মরাম গাছতলা এলাকায় কেনাবেচার খবরে অভিযান পরিচালনা করে তাকে ইয়াবাসহ আটক করে র্যাব এদিকে কক্সবাজার পৌর এলাকার শিকদার পাড়ায় অভিযান চালিয়ে আট হাজার ইয়াবাসহ একজন স্থানীয় বাসিন্দা ও দুইজন রোহিঙ্গাকে আটক করেছে র্যাব পনেরো শনিবার বিকেলে র্যাব পনেরোয় সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান আটক ব্যক্তিদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে অপরদিকে টেকনাফে অভিযান চালিয়ে চারশো পঁয়ষট্টি ক্যান বিয়ার দুইশো আটাশি বোতল বিদেশি মদ সহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব পনেরো গতকাল বিকেলে উপজেলার সারবাং ইউনিয়নের ডেগিল্লার বিল এলাকার বশির আহমেদের বাড়ির পাশে অভিযান পরিচালনা করে এসব মাদক জব্দ করা হয় র্যাবের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া